সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্না সারা জীবন ভাসব আমি এই সুখে বন্যায় আজ শুধু মনে হয় জীবন কিছু নয় তুমি ছাড়া এক বেঁচে থাকা সুখে আমার বুক ভেসে যাই ভালোবাসার কান্না সারা জীবন ভাসব আমি এই সুখের বন্যায় আজ শুধু মনে হয় জীবন কিছু নয় তুমি ছাড়ায় সুখী আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায় সারা জীবন ভাসবো আমি এই সুখের বন্ধ স্বজন যাকে দিয়েছি মন এ জনমে তোমাকে চাই সারাক্ষণ জনমে তোমাকে চাই সারাক্ষণ আজ শুধু মনে আজ শুধু মনে হয় তুমি ছাড়া একদিন বেঁচে থাকা সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্না সারা জীবনে ভাসবো ei choquei de bom পাই আমি মরে চাই আর কিছু নাই যদি তোমাকে না পাই আমি মরে যেতে চাই